হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আমি রিপন আর্নিংস মাস্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই ভিডিওটার থামনিল অথবা টাইটেল দেখে কিউরিসিটি নিয়ে আজকের ভিডিওতে এসেছেন তুমি আপনাদের এই কিউরিসিটিটা আমি কাটিয়ে দিতে চাই ভয়ের কিছু নেই বাইন্যান্স এই ধরনের কোনো ঘোষণা দেয়নি যে বাংলাদেশ থেকে তারা ব্যবসা গুটিয়ে নিচ্ছে অথবা বাংলাদেশকে তারা ব্যান করতে চলেছে তবে এই ভিডিওটা করার পেছনে এই টাইটেলটা দেওয়ার পেছনে থামনিলটা দেওয়ার পেছনে আমার কিছু লজিক আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও আমার সাথে একমত হবেন এবং এই ভিডিওটা আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য বিশেষ করে অনলাইনে যারা কাজ করেন সে আপনি যে সেক্টরেই হন না কেন ফ্রিল্যান্সার হন অথবা ট্রেডার হন যাই হন না কেন এই বিষয়গুলো একটু মেনে চলার দিকে আপনার নজর দেওয়া উচিত তা না হলে অদূর ভবিষ্যতে হয়তো আপনারা যে কিউরিসিটিটা নিয়ে আজকের ভিডিওটা দেখতে এসেছেন এই কথাটা সত্যি হয়েও যেতে পারে সত্যি হয়ে যেতে পারে কেন বলছি আগে তার কয়েকটা প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করে নিই আপনারা যারা নিয়মিত মার্কেটে থাকেন ট্রেডিং মার্কেটে তারা হয়তো জানবেন যে গেট ডটাইও কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে তাদের ব্যবসাকে একটা সীমিত পর্যায়ে নিয়ে এসছে যদিও কারণটা আজকে আমি যে ভিডিওটা ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে যে বিষয়গুলো শেয়ার করছি সেই কারণে নয় অন্য কোনো কারণে তবুও করেছে যারা বিশেষ করে সিপিএতে কাজ করেন আপনারা জানবেন যে ইতিমধ্যে অনেক মার্কেট প্লেস কিন্তু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করাই বন্ধ করে দিয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে যদি কেউ অ্যাকাউন্ট করতে করতে চায় বাংলাদেশে কিন্তু অ্যাকাউন্ট করার অ্যাক্সেসটা দেওয়া হয় না অনেক বড় বড় ভালো ভালো সিপিএ সাইট তারা কিন্তু বাংলাদেশকে ব্যান করেছে এই ব্যান করার পেছনে কারণ শুধুমাত্র আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলো এগুলো আমাদেরকে একটু মেনে চলা দরকার কারণ আমরা ফ্রিল্যান্সিংয়ের দিকে আস্তে আস্তে বেশি পরিমাণ মানুষ ঝুঁকে যাচ্ছি আপনার আমরা জানি যে ফ্রিল্যান্সিং একটা সম্ভাবনাময় খাত সো এই খাতটাকে বাঁচিয়ে রাখতে হবে তাহলে হয়তো আমরা নিজেরাই এবং আমাদের পরবর্তী প্রজন্ম এটা থেকে বেশ ভালো রকম প্রফিট এবং একটা স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে পারবে দেখতে পাচ্ছেন আমি এখানে বাইন্যান্সের একটা লাইভ পেজ ওপেন করে রেখেছি এটা স্ক্রিনশট আমি দিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি বাইন্যান্সের লাইভ থেকে কিভাবে আর্নিং করা যায় একেবারে বিনামূল্যে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া এরকম একটা ভিডিও আমি দিয়েছিলাম আপনারা আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন যারা এখনও দেখেননি আর যারা ইতিমধ্যে দেখেছেন তারা হয়তো বাইন্যান্সের লাইভ থেকে আয় করা শুরু করে দিয়েছেন আপনি আয় করছেন নাকি করছেন না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সেই সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার আজকের এই মতবাদটার সাথে একমত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন এইখানে আমি যে লাইভটা ওপেন করে রেখেছি এই লাইভটাতে আমি ছিলাম সেই সময় আমি এখান থেকে কিছু আর্নিংস করার চেষ্টা করছিলাম এবং মোটামুটি আমি স্যাটিসফাইড হচ্ছিলাম এখান থেকে যেটা আমাকে দিচ্ছিল তবে দেখুন আমাদের এক ভাই বাংলাদেশি আমি এখানে তার নামটা হাইড করতে পারতাম কিন্তু করছি না ভাই যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে আশা করছি পরবর্তীতে আপনি এটা সংশোধন করে নেবেন এখানে দেখুন একটা কি সুন্দর কমেন্ট করেছে যেটা আমি হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে পড়ে শোনাতে চাইছি না আপনারা একটু পড়ে নেবেন আমি একটু জুম করে দিচ্ছি এখানে দেখুন কি কি সুন্দর একটা কমেন্ট এখানে করেছে ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই এই যে লাইভটা আমরা দেখছি এটা আপনাকে জোর করে বলছে না যে আপনি দেখেন আপনি এসছেন দেখতে একজন একটা লাইভ করছে এখান থেকে কিছু না কিছু আপনি কিন্তু পাচ্ছেন এবং যেটা পাচ্ছেন খুব খারাপ পরিমাণে কিন্তু না এই আর্নিংসটাই আপনি বিনামূল্যে করতে পারতেন না বাইরের অন্য কোনো জায়গা থেকে কোনো যে অ্যাড দেখে আয় তারপর ক্লিক করে আয় এই ধরনের সাইট থেকে এই আর্নিংসটাই করতে পারতেন না কেন আমি বলছি করতে পারতেন না সেটা আমি একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এখানে দেখুন এই কমেন্টটা আপনারা একটু দেখে রাখবেন আরও আছে শুধু এই একটা না এর এর পরে আরেকটা স্ক্রিনশট যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন এখানে এই যে একটা সুন্দর কমেন্ট বাংলিশে একটা কমেন্ট আছে এটা একটু আপনারা পড়বেন এইসব আমি আসলে পড়ে উচ্চারণ করে আপনাদেরকে শোনাতে চাইছি না সেটা একটু খারাপ হবে এখানে এত সুন্দর সুন্দর কমেন্ট এরা কিন্তু সবাই বাঙালি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা ভাষার এবং আমি মোটামুটি নিশ্চিত যে এরা বাংলাদেশি কারণ এর পরপরই আমাদের বাংলাদেশি কয়েকজন ভাই তারা নিজে পজিটিভ কমেন্ট করেছিল যে কিছু না কিছু তো দিচ্ছে সবাই খারাপ নয় যারা মার্কেটে আছে সব বাঙালি খারাপ নয় কিন্তু এই যে কয়েকজন আছে স্পেসিফিক এদের জন্যেই কিন্তু মূলত মার্কেটটা ধ্বংস হয়ে হয়ে যায় এবং যারা ভালো তারাও সাফার করে এই যে যে লাইভটা এখন দেখতে পাচ্ছেন এখানে একটা বাজে কমেন্ট আপনি দেখতে পাচ্ছেন এই লাইভটা একটু খেয়াল করুন এখানে নামটা খেয়াল করুন লাইভের নামটা যদি আপনারা একটু দেখেন এখানে এটা আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি তার কারণ হচ্ছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই লাইভ থেকে কি পরিমাণ দিয়েছে আসলে তারা কি এখানে গালি পাওয়ার যোগ্য নাকি যোগ্য না এই লাইভটার আমি একটা আরেকটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাই দেখুন এখানে টাইমটা ছিল আপনারা যদি টাইমটা একটু খেয়াল করেন এগারোটা বেজে নয় মিনিট অর্থাৎ রাত এগারোটা নয় মিনিটে এখান থেকে ঠিক এগারোটা নয় মিনিটেই তার কিছুক্ষণ পরে এখানে একটা রিওয়ার্ড দেওয়া হয়েছে সেটা হচ্ছে টেন পয়েন্ট সেভেন বিটিটিসি তাহলে বলুন টেন পয়েন্ট সেভেন বিটিটিসি আপনি অন্য কোথা থেকে এত কম সময়ে বিনা পরিশ্রমে শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে এখান থেকে আর্ন করতে পারবেন শুধু তাই নয় তারপরের স্ক্রিন স্ক্রিনশটটাও যদি আমি আপনাদেরকে দেখাই ঠিক তার এক মিনিট পরে এগারোটা দশ মিনিটে এখান থেকে আরও একটা রিওয়ার্ড দেওয়া হয়েছে আপনারা যদি উপরের দিকে নামটা একটু খেয়াল করেন তাহলে দেখবেন সেম লাইভটা থেকেই এখানে তারপরে বাইশ পয়েন্ট নাইন একটা দেওয়া হয়েছে সেই একই সময়ের মধ্যে কয়েক সেকেন্ডের মাত্র ডিফারেন্সে তাহলে যেসব লাইভ থেকে এত সুন্দর সুন্দর রিওয়ার্ড দিচ্ছে একেবারে বিনামূল্যের চেয়ে বেশি আপনি আর কী চান সেই সব লাইভেও আমাদের বাংলাদেশি ভাইয়েরা এত মধুর মধুর কমেন্ট করছে তাহলে এখন আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে কেন বাংলাদেশ থেকে ফরেন যে বিজনেস সাইটগুলো আছে অর্গানাইজেশনগুলো আছে তারা কেন ব্যবসা গুটিয়ে নিচ্ছে আমাদের এই বিষয়টা তাতে এখনই সচেতন হওয়া দরকার তা না হলে বিশ্ব যখন এই ফ্রিল্যান্সিংয়ের জগতে অনলাইন আর্নিংসের জগতে একশো বছর এগিয়ে যাবে তখন আমরা হয়তো মাত্র শুরু করার সুযোগ পাবো কারণ এখন যে সুযোগগুলো পাচ্ছি এগুলো যদি আস্তে আস্তে তারা গুটিয়ে নিতে শুরু করে তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের কপালে অদূর ভবিষ্যতে মানে এটা খুব বেশি দেরি হবে না আমাদের কপালে হয়তো শনি থাকলেও থাকতে পারে ঠিক সিপিএ যারা করে তারা যেমন সাফার করছে এখানে ট্রেডিংয়ের জগতে সেরকম সাফার করা লাগতে পারে এই জন্য অনুরোধ থাকবে যারা এই ধরনের কাজটা করেন তারা প্রয়োজনে এইসব কাজ করবেন না এইসব সাইট ছেড়ে দিন কারণ আপনার এই সামান্য আয়ের জন্য এখানে যারা বড় বড় ইনভেস্টর আছেন বা যারা অনেকভাবে এখান থেকে এইসব জায়গা থেকে এইসব ক্ষেত্র থেকে আয় করে থাকেন তারা হয়তো আপনার জন্য ভবিষ্যতে বড় ক্ষতির সম্মুখীন হলেও হতে পারে সো বোঝাই যাচ্ছে যারা এইসব কাজ করছেন আপনারা এখানে আসলে প্রফেশনাল কোনো চিন্তা নিয়ে আসেননি শুধু এই সব টুকটাক কাজ করার জন্য আপনারা এসছেন হলে হলো না হলে নাই এই জন্য আপনি এখানে আজে বাজে কমেন্টগুলো করছেন এই ইলিগাল কাজগুলো করছেন সো একটু সতর্ক হন প্লিজ আর যারা আমার এই মতের সাথে একমত তারাও সবাই চেষ্টা করবেন আপনার আশেপাশে যারা আছে যারা এই ধরনের কাজ করে তাদেরকে একটু সচেতন করতে যেন ভবিষ্যতে এই মার্কেটগুলো আমাদের জন্য হারিয়ে না যায় আমরা যেন এখানে কাজ করতে পারি আমরা যেন ব্যান না হয়ে যাই তারা যেন এইসব কাজ থেকে একটু হলেও সচেতন হয়ে দূরে থাকে আমার এই চিন্তার সাথে আপনি একমত কি একমত না সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে সাথে ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টে তাহলে হয়তো আমি উৎসাহিত হব আগ্রহ বোধ করবো আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন